বলে করতা সোনাল বাহানা আসলে বন্ধু তুমি মানুষ ভালা না আসলে বন্ধু তুমি মানুষ হইলাম রে দেওয়ার না কোনো মনো মাথাতে সময় দিতে হারা টাকা ঠোকের হাসি দেখে হইলাম বিশ্বে মাথা না হাজার মানুষের মাঝে তুমি